বৃক্ষলতা দেব মো স্বামী দেবক এবারতা আহে বৃক্ষলতা হারামলা ফণ বীরবর কে শুণিব আউ মবিকণ রাক্ষাসর মায়া বুঝি ন পারিলি রাক্ষাসর মায়া বুঝি ন विधाता हे वृक्षलता देव मो स्वामी देवको हे भारता हे वृक्षलता হেরিজি বাজেবে অযোধ্যাকু বুঝাই কহিব মো মাতাকু হেরিজি বাজেবে অযোধ্যাকু বুঝাই কহিব মো মাতাকু ভিক্ষা প্রয়াসরে কুটির দুয়ার ভিক্ষা প্রয়াসরে কুটির দুয়ার লঙ্কার রাবণ নেলা সীতা আহে বৃক্ষলতা দেব মো স্বামী দেব